আমি তোমায় বন্ধুরা এই কথা আপনারা সবাই শুনেছেন যে মানুষের জোড়া ওপর থেকে নির্ধারণ হয়ে আসে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু জোড়ার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যা যে জোড়া দেখে আপনারও মাথায় চক্কর আসতে পারে কেননা প্রেমে মানুষ কতটা অন্ধ হতে পারে তা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর হোক সেটা প্রেগনেন্ট হাজবেন্ড অথবা এমন মেয়ে যার প্রেম বাপের চাইতে বেশি বয়সের পুরুষের সাথে হয়েছে আর বন্ধুরা শুধু এখানেই নয় এছাড়াও যে সকল কাপলের ভিডিও দেখতে চলেছেন তাদের জোড়া দেখে চোখের পলকও ফেলতে পারবেন না তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন অ্যানা অ্যান্ড লুসি ডি চিঙ্ক বন্ধুরা চলুন আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিই এই দুই যমজ বোনের সাথে যারা পৃথিবীর সবচাইতে একই রকম দেখতে যমজ দুই বোন কিন্তু বন্ধুরা এই দুই বোন শুধু দেখতে একই রকম নয় এদের পোশাকের স্টাইল হেয়ার স্টাইল কথা বলার স্টাইল এবং যে কোনো জিনিসের পছন্দও একই রকম আর এরা দুই বোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের পার্সোনাল লাইফের কিছু অংশ শেয়ার করে থাকে যেমন গাড়ি বয়ফ্রেন্ড ওয়েট ওয়েট ওয়েট এখন বয়ফ্রেন্ড কেন বলছি কিন্তু হ্যাঁ বন্ধুরা বয়ফ্রেন্ড এ কথা শোনার পর আপনারা একটু অবাকই লাগতে পারে কেননা এই দুই বোনের বয়ফ্রেন্ড একই ব্যক্তি আর এরা দুই বোন কি একই সাথে ডেট করে থাকে এই সৌভাগ্যবান ব্যক্তির নাম বেন ব্রেন যে কিনা পেশাগতভাবে একজন মেকানিক এবং সে বর্তমানে ফুল টাইম এই যমজ বোনের সাথে কাটিয়ে থাকে আর তারা তিনজন সবসময় একই সাথে থাকে তাদের রিলেশনশিপের সত্য হচ্ছে এদের দুই বোনের মধ্যে কেউ কখনো একাই দেখা করতে পারবে না যাতে করে তাদের মধ্যে অন্তত কোনো সিক্রেট বিষয় না থাকে ব্রিটানি অ্যান্ড ব্রায়ানা বন্ধুরা এবার আপনাদের এই দুই যমজ বোনের সাথে পরিচয় করিয়ে দিই এই দুই যমজ বোনের পছন্দ কিন্তু একই রকম আর তারা আগামী দিনগুলো একই সাথে কাটাতে চায় এদের দুইজনেরই বয়ফ্রেন্ড রয়েছে এবং তাদের বয়ফ্রেন্ড দুইজনই দেখতে একই রকম আর অবাক করা বিষয় হচ্ছে এই দুই বোনের যে বয়ফ্রেন্ড রয়েছে তারা দুই যমজ ভাই যাদের নাম জারেম অ্যান্ড জোস এই দুই যমজ বোন যখন দুই যমজ ভাইয়ের সাথে প্রথম দেখা মিলে তখন তারা পরস্পরকে পছন্দ করে ফেলে এবং তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাই যে যে এই দুই যমজ বোন এবং দুই যমজ ভাইয়ের বিয়ে যে পৃষ্ঠ করেছিল সেই প্রিস্ট বা পাদ্রিরাও কিন্তু দুই যমজ ভাই ছিল বিয়ের পরে তারা দুই বোন একসাথে প্রেগনেন্ট হয় এবং তাদের বাচ্চা একই দিনে হয় আর এই দুই যমজ বোনের বাচ্চা দেখতেও কিন্তু একই রকম স্টিভেন অ্যান্ড ডানা বন্ধুরা এই কাপলের ব্যাপারে আমরা যত বেশি বলবো ততটা এদের জন্য কম হয়ে যাবে কারণ এরা এমন কিছু অদ্ভুত দেখিয়েছে যা এখন পর্যন্ত কেউ করতে পারেনি হ্যাঁ বন্ধুরা দেখতে এরা নর্মাল কাপলের মতোই কিন্তু যখন বাচ্চা জন্ম দেওয়ার কথা আসে তখন এর দায়িত্বটা বউয়ের না হয়ে স্বামীর কথাই চলে আসে এখন আপনি হয়তো ভাবছেন যে একজন পুরুষ কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে তবে বন্ধুরা আমরা আপনাদেরকে বলে দিই এরা প্রকৃতির নিয়মের কোনো অনিয়ম করেনি আর স্টিফেন নামের এই ব্যক্তি মেয়ে শিশু হিসাবে জন্মগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে সে তার নিজের বডি ট্রান্সফরমেশন করে ফেলে আর ঠিক তেমনই তার ওয়াইফ ডানার সাথে এই ঘটনাই ঘটেছিল যে কিনা পুরুষ বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করেছিল আর একইভাবে সে তার পরবর্তী বডিকে ট্রান্সফরমেশন করেছিল যদিও তাদের বডি ট্রান্সফরমেশন হয়ে গিয়েছিল কিন্তু তাদের বডির প্রাইভেট পার্টগুলো ট্রান্সফরমেশন করা হয়নি আর এই কারণে এরকম অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে মিন্ডি অ্যান্ড ল্যারি এবার এই প্রেমিকের জোড়া সম্পর্কে জানার পর আপনারা হুঁসুরে যাবে কেননা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি কোনো বাবা মেয়ে নয় বরং একজন কাপলের আর এজ জাস্টের নাম্বার এই কনসেপ্টকে হয়তো এরা সিরিয়াসলি নিয়ে নিয়েছিল তাই তো তিরিশ বছর ধরে একই সাথে থাকার পর তাদের মধ্যে ঠিক তেমনই প্রেম রয়েছে যেমনটা ৩০ বছর আগে ছিল আর এইরকম রোমাঞ্চকর ঘটনা শুধুমাত্র তো সিনেমাতেই দেখা যায় আর বন্ধুরা এদের যখন প্রথম দেখা হয় তখন মেন্ডির বয়স ছিল ২০ বছর আর তখন ল্যারির বয়স ছিল পঞ্চাশ বছর তারপরও এদের মধ্যে প্রেম হয়ে যায় প্রথমত তারা তাদের সম্পর্ক পৃথিবীর মধ্যে উন্নতি করতে চেয়েছিল না কিন্তু গত আট বছর থেকে তারা সারা বিশ্বের মানুষের সাথে উন্মুক্ত হয়ে গিয়েছে আর আপনাকে জানার জন্য বলে দে ল্যারি এর একটি ছেলে রয়েছে যে কিনা মেন্ডির চাইতে বয়সে মাত্র এক বছরের ছোট কাওয়ান্ডি বন্ধুরা যদি আপনি লাঙ্গুরের হাতে আঙ্গুরের কথা শুনে থাকেন তবে এদের জোড়া দেখে আপনিও হয়তো এটি অনুভব করতে পারবেন এই কথা আমরা বলছি না বরং পাবলিকই বলে থাকে যেখানে দেখতে সুন্দর একটি মেয়ে যার নাম কিনা কাওয়ান্ডি যে কিনা মিডিয়াতে প্রায় অ্যাক্টিভ থাকে এবং তার যথেষ্ট ফলোয়ারও রয়েছে কিন্তু তারপরও তার সাথে তাণ্ডব ঘটেছিল যখন সে তার বয়ফ্রেন্ডের ছবি পোস্ট করেছিল যেটা আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন আর পাবলিক এটাই বলছিল এর বয়ফ্রেন্ড দেখতে একদম বেকার কিন্তু সে তার ফলোয়ারের কথায় কোনো পাত্তা দেয়নি এবং দেখিয়ে দিয়েছে প্রেমের বন্ধন কতটা শক্ত হতে পারে তাই তো শুধু এই ব্যক্তির সাথে বিয়েই করেনি বরং তাদের একটি বাচ্চাও রয়েছে এবং তারা সুখী জীবনযাপন করছে ক্যারিনি ডিসুজা অ্যান্ড মিলসন বন্ধুরা যদি আপনাদের দেহে কোথাও বেশি আঘাত লাগে তখন মনে হয় পুরো পৃথিবীটাই যেন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে আর এখানে আপনি ক্যারিন ডিসুজার ব্যাপারে কি বলবেন যা শরীরের দাগগুলো মেকআপ করেও ঢাকা যাবে না বন্ধুরা এটি একটি খুব ভয়াবহ স্কিন ডিজিজ আর এই কারণে যখন সে রোদ্রে আসে তখন তার স্কিন পুড়ে যাওয়ার মতো অনুভব করতে থাকে শুধু তাই নয় বরং প্রত্যেকটা স্থানে আঘাত অনুভব করে থাকে এ অবস্থায় আপনার কেমন মনে হতে পারে তার জীবনের বর্তমান অবস্থা সম্পর্কে এরপরও তার মনে হয়তো প্রেমের কোনো কমতি ছিল না যার কারণে এই ব্যক্তির সাথে তার প্রেম হয়ে যায় আর আপনি দেখতেই পাচ্ছেন ছেলেটিকে কত স্মার্ট দেখাচ্ছে এমন অবস্থায় কারিনার সাথে সম্পর্ক করা স্পষ্টভাবে প্রমাণ করিয়ে দিল ভালোবাসা যে কোনো দিক থেকেই হতে পারে যা কিনা শুধু রূপের সৌন্দর্যই নয় বরং অন্তরের সৌন্দর্য থেকেও প্রেম হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিওটিতে অন্তত দুই হাজার লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না